আমি বুঝিয়ে দিচ্ছি জিরো হচ্ছে আমাদের এই বিল্ডিং এর যতগুলো বেসিন আছে বেসিনের কোড হচ্ছে জিরো এই সাইজের এটা বাথরুম এগুলো হচ্ছে জিরো কিন্তু এটা হচ্ছে জিরো আর এইট সেভেন এইট সেভেনটা হচ্ছে আন্টি বেসিনের সাইজ এই যে সাইজটা সাইজটা হচ্ছে এইট সেভেন আর হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি হচ্ছে one three inch height height এই যে এতটুকু হাইট ওয়ান থ্রি আর একটু ছোট বা উঁচু করে দিব আমি এসব বুঝি টুঝি না বাবা আমার ছেলে সব বুঝে কোনো সমস্যা নেই আন্টি আমি তো আপনার ছেলে আর হচ্ছে ওয়ান নাইন ওয়ান নাইন হচ্ছে আন্টি চওড়া এতটুকু ঠিক আছে না ওয়ান নাইন হ্যাঁ ওয়ান নাইন আর সেভেন সেভেন সেভেন সেভেন হচ্ছে যে আয়না আন্টি আয়না মানে আয়নাটার হচ্ছে আয়নার গ্রেড আনটি মানে একদম ঝকঝকে আপনি দাঁড়ালেই ভালো লাগবে লিখেছেন তো সবকিছু না ঠিকঠাক মতো আচ্ছা আমাকে একটু কষ্ট করে দিয়ে দিবেন আর আন্টি আরেকটা কথা না বললেই না আমাদের ফোন কিন্তু একদম চব্বিশ ঘন্টা খোলা স্পেশালি আমারটা আমরা কিন্তু ওরকম বাড়িওয়ালায় একদম না আন্টি আমরা সব সময় চাই আমাদের ভাড়াটিয়ারা ভালো থাকুক মিলেমিশে থাকি একটা পরিবারের মতো থাকি আন্টি কেমন আচ্ছা বাবা